শক্ত ছোঁয়াতে মুছে যায় প্রেমের উষ্ণ ধোয়াতে তোর ওই দু হাতে রাত ছোঁয়াতে মুছে যায় প্রেমের উষ্ণ ধোয়াতে এসেছি তোর মনের দেশে আমি এক মুসাফির বেশে দেনা চাই একটু এসে ভালোবেসে এসেছি তোর মনের দেশে আমি এক মুসাফির বেশে তেরা চাই একটু এসে একটা মন চাই যার পৃথিবী হবে শুধু ঘিরে আমায় মিশে রব শুধু আমি সারাটা দিন যার চিন্তায় কেন এত ভাবি অনুভবে ওই দু চোখ যদি এই দু চোখ রাখিস বুঝবি তবে মনে এসেছি তোর মনেরই দেশে আমি এক মুসাফির বেশে দেনা চাই একটু হেসে ভালোবেসে এসেছি তোর মনেরই দেশে আমি এক মুসাফির বেশে দেনা চাই একটু হেসে ভালোবেসে কতদিন যায় পাব কি পাব না তোকে জটিল ধাঁধায় এই হৃদয়ে সে যে ভিড় মনে জমায় ভুলে যা সবই কথা দিলাম জীবন তুই আমাতেই রবি এই হৃদয়ে আকার হবে শুধুই তোরই ছ এসেছি তোর মনেরই দেশে আমি এক মুসাফির বেশে তেনা চাই একটু এসে ভালোবেসে এসেছি তোর মনেরই দেশে আমি এক মুসাফির বেশে তেনা চাই একটু এসে ভালোবেসে